হ্যালো ফ্রেন্ড কলকাতা কোটা ক্লাবে আরও একবার স্বাগত আপনাদের সবাইকে আজকে আমরা শিখব এনপিএম লিস্ট কমান্ডের কাজ কি অ্যাকচুয়ালি এনপিএম লিস্ট কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পাবো আমাদের প্রজেক্টের কি ডিপেন্ডেন্সি আছে এবং সেই ডিপেন্ডেন্সির কি ডিপেন্ডেন্সি আছে ঠিক আছে তাহলে চলুন দেখে নেওয়া যাক তো অ্যাজ ইউজুয়াল আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রজেক্ট ফোল্ডারের মধ্যে রয়েছি এবং আমাদের কমেন্ট ফর্ম থেকেও আমরা প্রজেক্ট ফোল্ডারের মধ্যে এসে রয়েছি তো এবার আমরা দেখব যে আমাদের প্রজেক্টে কি কি ডিপেন্ডেন্সি আছে তার জন্য আমাদেরকে লিখতে হবে এনপিএম তারপর লিখতে হবে list L I S T list লেখার পরে আপনি যদি এন্টার মারেন তাহলে আপনার প্রজেক্টে কি কি ডিপেন্ডেন্সি আছে হুড় করে একটা ট্রি স্ট্রাকচারে দেখিয়ে দেবে ঠিক আছে তাহলে দেখুন একটু পাদেই দেখিয়ে দেবে এই যে দেখিয়ে দিয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এইগুলো যে রয়েছে এগুলো হচ্ছে কোন ডিপেন্ডেন্সির আন্ডারে আর কি ডিপেন্ডেন্সি রয়েছে এইভাবে এখানে বিশাল একটা ট্রি স্ট্রাকচার আপনাকে দিয়ে দিয়েছে যেটা আপনি হয়তো স্কল করতে করতে পুরো ওপর অব্দি যেতেও পারবেন না কারণ কমেন্ট প্রম্পটের একটা লিমিটেশন রয়েছে যে এতগুলো লাইনই কমেন্ট প্রম্প দেখাতে পারে তো এখানে যতগুলো লাইনের লিমিটেশন ছিল তার থেকে বেশি লাইন হয়ে গেছে ডিপেন্ডেন্সি চোটে তো যাই হোক আমরা এটাকে পুরোটা দেখতে হলে আর একটা উপায় আছে সেটা করতে পারি ফার্স্টে সিএলএস করে নিচ্ছি সিএলএস করে ক্লিয়ার করে নিলাম স্ক্রিনটা এইবারে আমরা লিখব একই জিনিস npm list S T list করার পরে আমরা একটা ফ্ল্যাগ ইউজ করব যেটার নাম হচ্ছে double minus depth D E P T H এবার ডেপথ আপনি কতটা ভেতর অবধি দেখতে চান সেটা আপনাকে বলতে হবে আমি মনে করুন আমি ডেপথ ওয়ান করে দিলাম ঠিক আছে সুতরাং আমার ডিপেন্ডেন্সি এবং সেই ডিপেন্ডেন্সির যেটা একদম ইমিডিয়েট ডিপেন্ডেন্সি আছে সেটা দেখাবে এবার তার যদি কোনো ডিপেন্ডেন্সি থাকে সেটা আর দেখাবে না ঠিক আছে তাহলে আমি এন্টার মারলাম এখানে দেখাবে আমার প্রজেক্টের কি ডিপেন্ডেন্সি এবং তার ইমিডিয়েট কি ডিপেন্ডেন্সি আছে দেখুন এখানে দেখিয়ে দিয়েছে আমার প্রজেক্টের ডিপেন্ডেন্সি আছে ব্রাউজার সিঙ্ক যেটা আমরা আগের ভিডিওতেই ইনস্টল করা শিখেছিলাম এবং সেই ব্রাউজার সিঙ্ক এতগুলো ডিপেন্ডেন্সির ওপর ভর করে সে কাজ করছে ঠিক আছে এবং নিচে রয়েছে আরেকটা যেটা হচ্ছে যে কোয়ারি যে কোয়ারির কোনো ডিপেন্ডেন্সি নেই বোঝা গেছে তো এইভাবে আমরা খালি দু লেভেল দেখছি আমি যদি চাই তিন লেভেল দেখতে পারি আমি যদি চাই তাহলে শুধু আমার প্রজেক্টের যেটা ডাইরেক্ট ডিপেন্ডেন্সি সেটা আমি দেখতে পারি তাহলে সে তার জন্য আপনাকে কী করতে হবে তো আমি আবার লিখছি এনপিএম তারপর লিস্ট এলআইএসটি লিস্ট করার পরে double minus depth D E P T H দিয়ে জিরো করে দিলাম তাহলে শুধু আমার প্রজেক্টের যে ডিপেন্ডেন্সি আছে সেগুলোকে দেখাবে এন্টার মারলাম শুধু আসবে তাহলে কি ব্রাউজার সিঙ্ক আর জেকোয়ারি ঠিক আছে দেখুন যখন রেজাল্ট আসবে তখন ব্রাউজার সিঙ্ক আর যে কোয়ারি আসবে বোঝা গেছে এইভাবে আমরা আমাদের প্রজেক্টের ডিপেন্ডেন্সিগুলোকে চেক করে নিতে পারি ঠিক আছে তাহলে বোঝা গেছে আমরা লিস্ট কমেন্টের মাধ্যমে কি কাজ করি আমরা এনপিএম লিস্টের মাধ্যমে আমাদের প্রজেক্টের যে ডিপেন্ডেন্সি আছে এগুলোকে দেখি এটাই ছিল লিস্ট কমেন্টের কাজ ওকে তাহলে আশা করছি এনপিএম লিস্টের কাজ কি সেটা সম্পূর্ণ আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমাকে মোটিভেট করতে ভুলবেন না ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবেন তাতে আমি আপনার বন্ধুর কাছে আপনার হাত ধরে পৌঁছে যেতে সক্ষম হবো আপনি যদি আজকে ফার্স্ট টাইম আমাদের ভিডিও দেখেন অথবা আমাদের চ্যানেলের সঙ্গে এখনো জুড়ে গিয়ে না থাকেন তাহলে আপনাকে বলবো নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবেন যাতে ইন ফিউচার আমার তোলা প্রত্যেকটা ভিডিও আপনার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় এবং আপনি দেখে নিয়ে আপনার নলেজকে আরও ইনক্রিজ করে নিতে পারেন তো দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে ততদিন খুব ভালো থাকবেন টাটা